মদিনা মদিনায় সিকে মোমিনের ঠিকানায় মদিনা মদিনায় সিকে মোমিনের ঠিকানায় দিদর চেয়ে কদো তোমরা দিদর চেয়ে কদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসি আসিকে মোমিনের ঠিকানায় মদিনা মদিনা আসি কে মোহমিনের ঠিকানা দিদার চেয়ে কদো তোমরা দিদার চেয়ে কদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসি কে মোহমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মোহমিনের ঠিকানা দিদার চেয়ে কদ তোমরা দিদর চেয়ে কাদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আশিকে মোহমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মোহমিনের ঠিকানা জানানো দিন সোয়াটে পঁচাত্তর বার দেখল নবীজি জানানো দিন সোয়াটে পঁচাত্তর বার দেখল নবীজি তো বার দেখার পরে পিতৃ তাহার পেল না মদিনা মদিনায় আশিক মোহামিনের ঠিকানায় মদিনা মদিনায় আশিক মোহামিনের ঠিকানায় দিদর চেয়ে কাদো তোমরা দিদর চেয়ে কাদো তোমরা ও নবীর দিবানা মদিনা মদিনায় কে মোহামিনের ঠিকানায় আল্লাহ বলে কোরআন পাকে নবীর গোলাম হ নবীকে ভালোবাসিলে সবই পাওয়া যায় আল্লাহ বলে কোরআন পাকে নবীর গোলাম নবীকে ভালোবাসিলে সবই পাওয়া যায় নবীর যায় গেলে পারে নবীর যাই গেলে পারে সকল আশা পূর্ণ হয় মদিনা মদিনা কে মোহমিনের ঠিকানা মদিনা মদিনা কে মোমিনের ঠিকানায় দিদার চেয়ে কদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা অমনা নবীর দিবানা মদিনা মদিনা কে মোহমিনের ঠিকানা